personal dream. আমি এখানে আসছি আইসা আমি হাতে পায়ে ধরছি কিন্তু পানি সঠিক জায়গাতে ওরা মারে নাই তাইলে স্কুটারটা এ ইয়ে হতো দোকান ছিল তো ভাই প্রায় একুশশো দোকানের মতো ছিল শুধু আমাদের এনএসকুটাও গুলিস্তানের ভিতরে সাইড মার্কেট মহানগর ওই ভিতরে সাইড লাস্টের সাইড লাগছে গুলিস্তান মার্কেট লাগে না কিন্তু বঙ্গতে লাগে না কিন্তু ফায়ার সার্ভিসের তৎপরতা ছিল